রাশি থেকে শুরু করে মিন রাশি অর্থাৎ বারোটি রাশির টার্গেট নাম্বার জানিয়ে রাখি মেষ রাশির টার্গেট নম্বর এক তিন বৃষ রাশির টার্গেট নম্বর ছয় আট মিথুন রাশির টার্গেট নম্বর পাঁচ আট কর্কট রাশির টার্গেট নম্বর তিন নয় সিংহ রাশির টার্গেট নম্বর এক ছয় কন্যা রাশির টার্গেট নম্বর পাঁচ আট তুলা রাশির টার্গেট নম্বর দুই ছয় বৃশ্চিক রাশির টার্গেট নম্বর এক নয় ধনু রাশির টার্গেট নম্বর নয় আট মকর রাশির টার্গেট নম্বর তিন আট কুম্ভ রাশির টার্গেট নম্বর পাঁচ ছয় মীন রাশির টার্গেট নম্বর এক তিন এই হচ্ছে বারো রাশির টার্গেট নাম্বার কিন্তু মনে রাখবেন আপনাকে সঠিক নিয়মে টিকিট কাটতে হবে ঠিক কোন নিয়মে টিকিট কাটবেন তার উপর আমি আগেই ভিডিও দিয়েছি এমনকি এই ভিডিও শেষে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন যে পদ্ধতি মেনে টিকিট কাটতে বলা হয়েছে সেই পদ্ধতি মেনে যদি টিকিট কাটতে পারেন তবে আপনারও বড় বড় বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে কারণ অন্যরা সেম পদ্ধতিতে টিকিট কাটছে এবং ঘন ঘন বড় বড় পুরস্কার পাচ্ছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছেন আপনিও যদি পান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠান এর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয়ের দিকে নজর দিতে হবে আর সেটি হলো যে আপনি কোন সময় টিকিট কাটছেন অর্থাৎ প্রতিদিন প্রায় দেড় ঘন্টা করে রাহু সময় থাকে রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় বা অশুভ মুহূর্ত এই সময় কোনো শুভ কাজ করতে নেই শুভযাত্রা করতে নেই এমনকি লটারির টিকিট যদি ভাবেন কাটবেন তবে তাও কাটতে নেই এখন প্রশ্ন হচ্ছে তবে কখন শুভ কাজ করবেন শুভযাত্রা করবেন বা টিকিট কাটবেন তার জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিতে পারেন অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে পারেন অমৃত সময়কে বেছে নিতে পারেন যদিও আগামী দিন কোনো অভিজিৎ মুহূর্ত পাচ্ছি না প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি তা শুরু হচ্ছে সকাল নটা থেকে এবং থাকছে সকাল এগারোটা পর্যন্ত কাজেই এটি খুবই শুভ সময় এই দিন অমৃত সময় শুরু হবে দুপুর দুটো কুড়ি মিনিট থেকে থাকবে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত এটিও খুবই শুভ সময় এরপরে আমরা পাবো আরেকটি শুভ মুহূর্ত আর এই শুভ মুহূর্ত শুরু হচ্ছে উইকেন্ড চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে থাকছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এটিও খুবই শুভ সময় এই তিনটি শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ সময়কে বেছে নিন এবং নিজের শুভ কাজে লাগান অবশ্যই বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে তবে রাহু সময় কোনো শুভ কাজ করবেন না দশই মে রাহু সময় শুরু হবে দুপুর বারোটায় এবং রাহু সময়টি থাকবে দুপুর দেড়টা পর্যন্ত কাজেই এই সময়টিকে আপনি শুধুমাত্র অ্যাভয়েড করার চেষ্টা করুন দশই মে বুধবার যে পাঁচ রাশির বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মিথুন রাশি দ্বিতীয় সিংহ রাশি তৃতীয় কন্যা রাশি চতুর্থ ধনু রাশি এবং পঞ্চম কুম্ভ রাশি আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে গ্রহের দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনারও বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে ধন্যবাদ